এই খালিম সুন্দরী তুমি কে আই রে তুমি কই থেকে আসলা হ্যাঁ আমি আইছি তুমি জানো না না আমি তো তোমারে কখনো দেখিনি হ্যাঁ আরে আমি দেশ বিদেশে কত জায়গায় ঘুরতে ঘুরতে আমি এখন আমি হাঁটানো তোমার তো এটা অপরাধ আরে আমি তুমি আমার আগে তুমি আমার সাথে প্রেম করছো না না আমি তোমাকে চিনি না কি কই মে আমি কখনো দেখিনি তোমারে এসবেশ কে দিছে আরেকজন হাত ধরা এটা তো ঠিক না আরে নিজে আগে প্রেমিক ছিলা এখন তুমি অন্য ঘরে তাই ছিলাম ওইটা কি তুমি ভাই আমার চিনো না না আমি এখন অন্য মতন হয়ে গেছি তুমি নাকি আরে আমি এই সময় আইশালা রে এখন দেখো তুমি কে কইতে কাছলা তোমার বাড়ি হ্যাঁ বাড়ি আরে রাজশাহী রাজশাহী রাজশাহী কি আবার অন্য রাষ্ট্র হইতে পারে হ্যাঁ রাজশাহী অন্য রাষ্ট্রে আমের দেশ তুমি আসলে কি বলে দেখলা হ্যাঁ আরে ট্রেন আছে বাস আছে গাড়ি আছে কত কিছু আছে ট্রেনে আসছো হ্যাঁ আইয়া দেখি তুমি এই কেন কি ঘুরাঘুরি করো আমি এই কারণে কইলাম মনে লাগছে মনে ওই মহিলাটা মনে আমার এখন দেখা যাচ্ছে চিন পরিচয় হইয়া গেছে এটাই মনে তোমার বউ না তুমি মনে এটাই পাবো আরে আমি বউ বলছি না তুমি আর তুমি কেন একজন হাত ধরো আমি তোমার প্রেমিকে আমি ভালোবাসছি আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ভালোবাসলে হ্যাঁ আমি তোমার অন্তর দিয়ে আমি ভালোবাসছি আবো অন্তর দিয়ে ভালোবাসবো তুমি সে অন্য করে তুমি হ্যাঁ কেন ভালোবাসো আরে কাকে বলে জানো জানো খালি আজকে বাদ দিয়ে দিছি ভালোবাসার টাকা হয় না শুনো মুখে ভালোবাসা আজকে আমি বাদ দিয়ে দিছি আজকে আমার মন ভালো না আমার আইডি চলে গেছে এই কারণে আমার মন ছিল ভালো না না আমি তোমার একটা রং গটাই দিতাম আজকে তোমার আইডি গেছে গা জানো সসমাইডে হ্যাঁ তোমার খুব সুন্দর ও রে সেরকম রে তুমি তো একটা নায়ক না শুনছো না হ্যাঁ আমি তো বহুদিন তোমাকে খুঁজছি দেখিনি একটা সসমালা বুবু মানুষের বল আমি কিন্তু আসলে তাই দেখিনি আজকে দেখলাম সরাসরি আজকে আমার ধন্যবাদ আচ্ছা দর্শক আপনারা একটা গান শোনান দেখি তোমাকে চাই হ্যাঁ, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই মানা পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই আমার মনটা বেতা লাগছে বলো তোমাকে হারি ও ঘুরে যে আমি বনবাসী আমি হয়েছি বুঝি ওগো তুমি এসেছ কাছে তুমি কে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই মানা পাই ও তুমি বড় সাথী আমার তোমাকে হারিয়ে আমি বনে বনে ঘুরি যাকে নিয়ে ভালোবাসা সেই আমার পাশে নেই ও পৃথিবীটা লাগে যেন কত সুন্দরী চাই শুধু আমি তোমাকে হারিয়ে যেতে হাই চাই শুধু হারিয়ে যেতে তোমাকে পাই মানা পাই ভালোবাসা থাকবে চিরকাল তো ভালোবাসা কত মূল্য তুমি তাও জানো না ভালোবাসা মূল্য অনেক বড় এ দাঁড়া তোমার আব্বা আমি পাখি